কারণ তার চাইতে উত্তম ও নির্ভরযোগ্য বন্ধু আর কেউ হতে পারে না আর যদি সার্বক্ষণিক সঙ্গী অনুসন্ধান করো তবে মনে রেখো কিরামান কাতিবিন নামক যে দুজন ফেরেস্তা তোমার দুই কাঁধে বসে আছেন তারাই তোমার সার্বক্ষণিক সঙ্গী আর যদি নিঃসঙ্গতা দূর করার মতো কারো প্রয়োজনীয়তা অনুভব করো তবে মনে রেখো কোরআনে হতে পারে তোমার সর্বোত্তম দরদি সাথী আর যদি কাজ চাও তবে ইবাদতে মুশগুল হয়ে যাও আর যদি উপদেশ চাও তবে মৃত্যুর কথা স্মরণ করো আর যা কিছু বলা হলো যদি তা পছন্দ না হয় তবে স্মরণ রেখো জাহান্নামী হবে তোমার উপযুক্ত স্থান